কালকে খেলা হয়েছে আর্জেন্টিনা আর সৌদির সাথে আমি তো আর্জেন্টিনার সাপোর্টার আমি লাফাচ্ছিলাম যখন মেসি প্রথম গোলটা দিয়েছিল তারপরে আরো কিছু গোল দিয়েছিল সেগুলো কপাল খারাপ অফসাইড হয়ে যায় গোল হয় সেগুলো অফসাইড হয়ে যায় না হলে আমরা জিতে যেতাম তারপরে সৌদি দুটো গোল দেয় আর্জেন্টিনাকে পুরো মনটা ভেঙে যায় এই ভিডিওটা যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন তারা যাতে আমার ভাষা বুঝতে পারেন আমি নিচে সাবটাইটেল দিয়ে দেবো আপনাদের জন্য আর আমাকে ভালো লাগে আমার ছোট চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর আমার ফ্যামিলির সদস্য হতে পারেন প্রথম থেকে লিওনেল মেসি ফ্রি কিক আর্জেন্টিনাকে এক ধাপ এগিয়ে রেখেছিল গোল লিওনেল মেসি আর কে আর্জেন্টিনাকে প্রথম দিকে এগিয়ে দিতে পেনাল্টি কিক স্লোট করে তারা প্রাধান্য পেয়েছে এবং সুর সেট করেছে বিশ্বের সবচেয়ে শান্ত পেনাল্টি নিয়ে মেসি ফেফো ওয়ার্ল্ড কাপ মেসি আর্জেন্টিনার হয়ে চারটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপ টুর্নামেন্টে গোল করা প্রথম খেলোয়াড় প্রথম দিকে আর্জেন্টিনা অনেকটা ভালো খেলছিল কিন্তু তাদের গোলগুলো অফসাইড হওয়ার কারণে তারা সেই কনফিডেন্সটা হারিয়ে ফেলে আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে আর্জেন্টিনা অনেকটা ভালো করবে আশা করছি এটা আমি অবশ্যই ভালো করতে হবে তাদের দেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের অনেক ফ্যান্স রয়েছে কালকের আর্জেন্টিনা ম্যাচটা হারার পরে তাদের রেকশনগুলো একটু দেখি অনেক আশাবাদী ছিলাম বাট যা দেখলাম দাফন দাফন ডিমারিয়ার আরো বেটার খেলার কথা ছিল ফার্স্ট হাফে অনেক অ্যাবসেন্ট ছিল আমার মনে হয় আরেকটু ভালো খেলার দরকার ছিল কালকে কালকে একদম বাজে খেলছে লাস্টের দিকে খুবই খারাপ লাগছে দেখতে অনেক ভালো লাগছিল কালকে তাদের প্রতিটি গোল অফসাইড হয়েছিল এই জন্য তারা হয়তো কনফিডেন্স হারিয়ে তাই কালকে লাস্টে গিয়ে তারা এতটা বাজে খেলছে মানে ভালো করতে পারেনি ওস্তাদের মায়ের শেষ মনের ভিতর একটু খারাপ লাগতেছে যে দলটা পছন্দ করতাম হারিয়ে গেল এটা বিশ্বাসই করতে পারছি না সৌদি আরবের মতো একটা দলের সাথে আছিত না এইভাবে হেরে যাবে যাই হোক খেলার ভিতরে হার জিত আছে একদল জিতবে একদল হারবে এটাই খেলার নিয়ম ভালো খেলে আসছি তারপর নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াবো আমি আশাই করিনি আমরা হারবো মানে প্রথম দিনই হারবো এরকম কোনো সময় ভাবি নাই আর তোর কাছে আর্জেন্টিনা যাচ্ছি রে ও মা গো চুরুলা আর্জেন্টিনা কলঙ্কিত করে ফেললি তুই যদি আমি সামনে পেতাম ঠাস ঠাস তোর দুই করে দুটো মারতাম হয়তো একটু প্রথম ম্যাচটি একটু খারাপ হয়েছে পরবর্তী ম্যাচগুলোতে আশা করি আর্জেন্টিনা এবং মেসির দল অনেকটা ভালো করবে সেই প্রত্যাশা করছে এখন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনারা যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানান কে কোন দল সাপোর্ট করেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা সেটা কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না